আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা যে বিষয়ে আপনাদেরকে জানাবো সেই বিষয় হচ্ছে এবার দিনাজপুরের ডিসির আপত্তিকর ভিডিও ফাঁস এ বিষয়ে জানতে আমাদের পুরো ভিডিওটি দেখুন জামালপুরের পর এবার দিনাজপুরের জেলা প্রশাসক ডিসি মাহমুদুল আলমের বিরুদ্ধে জোন নিপীড়নের অভিযোগ উঠেছে বিভিন্ন প্লোভনে অবৈধ সম্পর্কের পর তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন অভিযোগ করেছেন এক নারী তবে এই অভিযোগ অস্বীকার করেছেন জেলা প্রশাসক মাহমুদুল আলম মুক্তিযোদ্ধার সন্তান এক নারী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে উল্লেখ করেছেন বিভিন্ন প্রলোভনে অবৈধ সম্পর্কের পর তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন ডিসি মাহমুদুল আলম সম্প্রতি এক ভিডিও বার্তায় ডিসির সঙ্গে নিজের অনৈতিক সম্পর্কে তথ্য ফাঁস করেছেন এক নারী তার সেই ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিও বার্তায় ওই নারী দাবি করেছেন ডিসি মাহমুদুল আলম বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলেন সেই ফাঁদে পা দিয়ে সংসার ভেঙেছে তার সম্প্রতি জামালপুরে ডিসির সঙ্গে এক নারীর ভিডিও ফাঁস হয়ে যাওয়ার পর থেকেই মাহমুদুল তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন তার সঙ্গে নানা সময়ে কথা বলা video call record mobile call record সহ যাবতীয় তথ্য ডিলিট করে দিতে বলেন এছাড়া বিষয়গুলো কাউকে জানালে চাকরি থেকে বহিষ্কার ও রাজাকারের সন্তান বানিয়ে দেওয়ার হুমকি দেন বলেও অভিযোগ করেন ওই নারী এদিকে এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা তারা বলেছেন জেলা প্রশাসকের ব্যবহার ভালো না এবং চরিত্র খারাপ ভাইরাল হওয়া ভিডিওতে মুক্তিযোদ্ধারা লজ্জিত জানিয়ে জেলা প্রশাসকের অপসারণ এবং তার শাস্তি দাবি করেছেন তারা জানা গেছে দিনাজপুরের একটি স্কুলে শিক্ষকতা করেন ওই নারী তার সঙ্গে যোগাযোগ করা হলে এই বিষয়ে কথা বলতে রাজি হননি তিনি কথা বলতে চাননি তার পরিবারের সদস্যরাও এদিকে ঘটনার সঙ্গে সম্পর্কতা নেই বলে দাবি করেছেন জেলা প্রশাসক মাহমুদুল আলম তিনি বলেন আমার ঊর্ধ্বতনরা তদন্ত করে গিয়েছেন তারাই এই বিষয়ে ব্যবস্থা নেবেন অন্যদিকে ঘটনাটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা একই সঙ্গে মুক্তিযোদ্ধাকে অবমাননার ঘটনায় দিনাজপুরের ডিসির বিরুদ্ধে চলছে নানা কর্মসূচি দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহিদুল আলম আর্টিস্ট বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা একটি ভিডিও দেখেছি যার সঙ্গে জেলা প্রশাসকের সম্পর্কতা রয়েছে এভাবে একের পর এক মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননা করে তিনি সরকারের ভাবমূর্তি নষ্ট করছেন মুক্তিযোদ্ধার পরিবারের প্রতি নির্যাতন অবহেলা ও অপমানিত হওয়া এই ধরনের সরকারি কর্মকর্তা স্বাধীনতার পক্ষের হতে পারে না সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই স্টার নিউজ চ্যানেলের সংবাদগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সংবাদ নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন সাথে নিজের যত্ন ও খেয়াল রাখুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ